প্লে স্টোরে এরকম অ্যাপ দেখে আপনার মনে কতবার প্রশ্ন জেগেছে আমি যদি এরকম একটি অ্যাপস তৈরি করতে পারতাম প্লে স্টোরে যদি আমার এরকম একটি অ্যাপস থাকতো তো সব প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব আপনি কিভাবে একটি অ্যাপস তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার একটি অ্যাপস তৈরি করার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি চাইলে আপনার নিজের নামেও একটি অ্যাপস তৈরি করতে পারেন কিংবা আপনি আপনার পছন্দ মতো নাম দিয়েও একটি অ্যাপস তৈরি করতে পারেন আমি বেশ কয়েকটি অ্যাপস তৈরি করা সম্পর্কে আপনাদের শেখাবো ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব অ্যাপস কিভাবে প্লে স্টোরে পাবলিশ করতে হয় সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব তো চলুন আজকে আমি আপনাদের শিখিয়ে দিই একটি অ্যাপস আপনি কিভাবে তৈরি করে নেবেন এর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে আপনি সার্চ করবেন অ্যাপস গিজর লিখে অ্যাপস গিজর লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি সাইট ওপেন হবে ভালো করে লক্ষ্য করে নেবেন অ্যাপস গিজর আপনি এই সাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এইখান থেকে সাইন আপ করে নিতে হবে তো আপনি আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করা শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন you have on apps create your first app now এখান থেকে আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো হয়ে যাবে এখানে যতগুলো অ্যাপসের নাম আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যাপস আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি এখান থেকে চলে যাব ইন্ডিভিজুয়ালে ইন্ডিভিজুয়ালে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলি আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন অনেক অনেক ধরনের অ্যাপস আছে আপনি এখান থেকে ভিপিএন তৈরি করতে পারেন ওয়েবসাইট আপনার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনি একটি ব্রাউজার তৈরি করে নিতে পারেন এখানে ওয়ালপেপার ক্রিয়েটর অ্যাপস তৈরি করে নিতে পারেন আপনি এখান থেকে messenger media player book reader photo editor ওয়ারসার্স ব্রাউজার ভিডিও কল অ্যান্ড শার্ট mobile TV photo keyboard music player Likee আবার এখানে এই যে দেখতে পাচ্ছেন gaming apps quiz apps TikTok এটাও একটা gaming apps messenger web app ইত্যাদি অ্যাপস আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন তো আমি এইখান থেকে আপনাদেরকে ফটো এডিটের জন্য একটি অ্যাপস তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে এখন এই অ্যাপসটি তৈরি করে দেখাবো এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাপসের নাম দিয়ে দিবেন ধরুন আমার নাম হচ্ছে জীবন তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি এখানে I B Jibon P O T photo photos editor E T editing দিয়ে এখানে আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার আপনি কাস্টম আপনার যদি পার্সোনাল কোনো পিকচার থাকে সেটা আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে একটা পিকচার আপলোড করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি শুধুমাত্র এই পিকচারটা এখানে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করলেই একটু লোডিং নেওয়ার পরে আপনার অ্যাপসটি এখান থেকে তৈরি হয়ে যাবে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি শুধুমাত্র এগুলো সিলেক্ট করে নিচ্ছি কালার এখান থেকে আমি ব্লু সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নামটা সেম থাকবে last E D I editing next এখানে লেখা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন fine and your app after creating create app এখানে ক্রিয়েটে ক্লিক করি আমরা একটু সময় নেবে অ্যাপটা তৈরি হওয়ার জন্য তো অলরেডি আমাদের অ্যাপটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে লোগোটি দিয়েছিলাম সেই লোগোটি নিয়ে এখানে অ্যাপসটি তৈরি হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন জাস্ট এডিটিং এটাকে ডাউনলোড করব এখন ডাউনলোড করার জন্য এখান থেকে যে ডাউনলোড আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকনে ক্লিক করব ডাউনলোড আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম করে একটি লেখা আসবে আপনি এখান থেকে চাইলে জিমেলেও শেয়ার করে নিতে পারেন আপনার অ্যাপসটি আবার এখানে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে দিলাম তো ডাউনলোড স্টার্টিং হওয়ার জন্য একটু সময় নেবে এখানে আমাদেরকে লিখে দিয়েছে যে your apps is building please wait দুই থেকে পাঁচ মিনিট শেয়ারিং অ্যাপ তো আমরা ওয়েট করব অলরেডি আমাদের ডাউনলোড করার এই যে ডাউনলোড এলাও ক্লিক করলাম এটা এখন ডাউনলোড হচ্ছে আমরা একটু দেখে নিই অ্যাপসটা কত প্রায় ছাব্বিশ এমবির একটি অ্যাপস তৈরি করে ফেললাম আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার কোন জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে সে বিষয়টি আমাকে কমেন্টে লিখে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে